কাউকে ঠাই দেয়নি জীবনের কোন জায়গাতে এত চিল্লা চিল্লি করো কেন আমাকে টেনে ধর কিছুতে কিছুই হবে না জেনে রেখো